গতকাল সকালে আই মিন আমাদের পহেলা ফেব্রুয়ারি দু সকাল দশটা এগারোটার দিকে আমাদের কাছে একটা লোক এসে একটা অভিযোগ করলেন ওনার নাম হচ্ছে সাদাত হোসেন তিনি সাধারণত ফিশিংয়ের ব্যবসা করেন ওনার ফিশিং বোট আছে তো উনি এসে আমাদেরকে জানালেন যে ওনার একটা ফিশিং বোট গত উনত্রিশ তারিখ সোনা দিয়ে হয়ে নাজিরের টাকা এলাকা আবার বগভীর সমুদ্রে মাছ ধরতে যায় ওখানে মাছ ধরতে যেয়ে ওই ফিশিং বোর্ডের তার রাত্রে আটটা নটা পর্যন্ত তার সাথে কমিউনিকেট হয় মোবাইলে কিন্তু দশটার পর থেকে আর তার তার সাথে আর কথা বলা যাচ্ছিল বা বারোটার পর থেকে আর তার তার ফিশিং বোর্ডের বা মাঝে মাল্লাদের সাথে তার কোনো যোগাযোগ হচ্ছিল না এই জন্যে সে কি করছে এখন সে একটু চিন্তায় পড়ে গেল যে বলো যে আমার এই লোকগুলো কোথায় গেল আমার ফিশিং বোর্ডের খোঁজ খবর পাচ্ছি না তারা রিলিজ করতে পারছি না এতগুলো মোবাইল আছে প্রত্যেকটা মোবাইল বন্ধ পাচ্ছি তো সে একটু সন্দেহ করলো যে তার সামহাও তার বোর্ডটা ফিশিং বোর্ডটা মিসিং হয়েছে এই সংক্রান্ত সে সদর তার একটা জিডিও করে আসছে কক্সবাজার সদর থানা যেহেতু নাজিরের কাঠা নামে একটা জায়গা নাজিরের ট্যাগ নাজিরের ট্যাগ নামে একটা জায়গা আছে আমাদের ওই সমুদ্রে গভীর সমুদ্রের মধ্যে সমিতি পাড়ার এলাকায় ওটা কক্সবাজার তারাদিন এলাকা ওখানটায় তার বোর্ডটা নোংর করা ছিল এই জন্যই তিনি নাজিরের ট্যাগ কথাটা উল্লেখ করে নাজিরের ট্যাগ থেকে তার বোর্ডটি মিসিং হয়েছে বলে সে একটা জিডি করেছে তো জিডি করার পর সে যেহেতু ওই বোর্ডের মাঝি মাল্লারা ছিল আমার মহেশখালী থানার কুতুবজুম এলাকার লোক তো সেই হিসেবে তিনি এসে আমাদের থানায় একটু আমাদের সাহায্য চাইলেন মহেশখালী থানায় এসে স্যার চাইলেন যে আমার এই লোকগুলো আপনারা একটু ট্রেস করে দিতে তাদের কাছে এই মোবাইলগুলো ছিল এর মধ্যে আমরা কয়েকটা মোবাইল নাম্বার একটু ট্রেক করলাম আমাদের প্রযুক্তির সাহায্যে ট্রেক করে আমরা এগুলো অ্যানালাইসিস করে এটার উপর একটু কাজ শুরু করলাম দেখি কী করা যায় কাজ শুরু করতে হতে আমরা সারাদিন শুরু কাজ করছি ও রাত্রে দুইটা আড়াইটার দিকে আমাদেরকে আমার একটা গোপন সূত্রে আমরা একটা সংবাদ পেলাম সংবাদ পেলাম যে আপনারা জানেন কুতুবজুম এলাকার সেই প্রখ্যাত একজন জলদস্যু মঞ্জু তার বাড়িতে কিছু ডাকাত অবস্থান করছে এমনটি সংবাদ আমাদের কাছে আমাদের নিয়োজিত চরের মাধ্যমে আমরা যখন পেয়েছি আমরা সাথে সাথে আমাদের ফোর্স নিয়ে আমরা আমাদের মোবাইল ফোর্স নিয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে হ্রাস করেছি যে হ্রাস করার পর আমরা তার বাড়িতে ঢুকেই আমরা ঢুকতেই হুট দুজন লোক পালিয়ে গেল দুই দিকে পিছনের দরজা দিয়ে আর দুজন লোককে আমরা হাতে নাতে ওখানে পেয়ে যাই ও পালিয়ে যাওয়া দুজনের মধ্যে একজন মঞ্জু বলে আমরা ধারণা করছি আর আর দুজনকে আমরা যে হাতে হাতে ধরতে পেলাম দুজন নাম আমরা তদন্তের সাথে এখন বলছি না তো দুজন